আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স শেষ হলো করোনা বিঘ্নিত আরও একটি বিশ্বকাপ বাছাই পর্বের রাউন্ড দুই বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার অঞ্চলের ছয়তম রাউন্ড শেষ হলো চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ল্যাটিন আমেরিকার দলগুলো কত নাম্বারে রয়েছে যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি বিশেষ অনুরোধ আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন কাতার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ব্রাজিল আর আগেও তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জয় পেয়েছে যার ফলে আঠারো পয়েন্ট নিয়ে তারা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে এই ছয় ম্যাচে ব্রাজিল ষোলোটি গোল করেছে অপরদিকে দুইটি গোল হজম করেছে দুই কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছে নেইমার জুনিয়র পাঁচটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ছয়টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে তিনটিতে ডোরো করেছে এবং তারা বারো পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ছয় ম্যাচে আর্জেন্টিনা নয়টি গোল করেছে গোল হজম করেছে পাঁচটি দু কাতার বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন Lionel Messi Lautaro Martinez Nicolas Gonzalez দুটি করে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে নয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইকুয়েডর কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ছয়তম রাউন্ডে ইকুয়েডর দুইটি ম্যাচ খেলে তো জয় পায়নি বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলেছে যেখানে তিনটিতে জয় পেয়েছে তিনটিতে হেরেছে এই ছয় ম্যাচে ইকুয়েডর গোল করেছে চোদ্দটি এবং গোল হজম করেছে দশটি বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন গঞ্জালো প্লাটা তিনটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বে পাঁচ নাম্বার থেকে চার নাম্বারে উঠে এসেছে উরুগুয়ে উরুগুয়ে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ছয়টি ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে দুইটিতে ডোরো করেছে দুইটিতে হেরেছে এবং আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে ছয় ম্যাচ খেলে উরুগুয়ে গোল করেছে ষাটটি অপরদিকে গোল হজম করেছে ষাটটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন লুইস সুয়ারেস চারটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে কলম্বিয়া কলম্বিয়া এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে দুইটিতে ডোরো করেছে দুইটিতে হেরেছে এবং আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে কলম্বিয়া কলম্বিয়া এই ছয় ম্যাচে এগারোটি গোল করেছে এবং গোল হজম করেছে তেরোটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন লুইস ফার্নান্দো তিনটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বে সাত পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে প্যারাগুয়ে প্যারাগুয়ে ছয় ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে চারটিতে ডোরো করেছে এবং একটিতে হেরেছে প্যারাগুয়ে ছয় ম্যাচ খেলে ছয়টি গোল করেছে এবং গোল হজম করেছে ষাটটি প্যারাগুয়ের হয়ে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল করেছেন আনহেল রোমেরো চারটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ছয় পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে চিলি চিলি ছয় ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে তিনটিতে ডোরো করেছে দুইটিতে হেরেছে চিলি ছয় ম্যাচে আটটি গোল করেছে এবং আটটি গোল হজম করেছে চিলির হয়ে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল করেছেন আর্থুরো বিদাল চারটি কাতার বিশ্বকাপ বাছাই পর্বে পাঁচ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে বলিভিয়া বলিভিয়া ছয় ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে দুইটিতে রোরো করেছে তিনটিতে হেরেছে এই ছয় ম্যাচে বলিভিয়া নয়টি গোল করেছে অপরদিকে গোল হজম করেছে চোদ্দটি বলিভিয়ার হয়ে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল করেছেন মার্সেলো মান্টিস কাতার বিশ্বকাপ বাছাই পর্বে চার পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ছয় ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে একটিতে ডোরো করেছে বাকি চারটিতে হেরেছে ছয় ম্যাচে ভেনেজুয়েলার তিনটি গোল করেছে এবং নয়টি গোল হজম করেছে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে চার পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে পেরু পেরু ছয়টি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে একটিতে ডোরো করেছে এবং বাকি চারটিতে হেরেছে পেরু এই ছয় ম্যাচে ছয়টি গোল করেছে অপরদিকে গোল হজম করেছে চোদ্দটি এই দশটি দলের মধ্যে কত নাম্বারের মধ্যে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে দলগুলো এই দশটি দলের পয়েন্ট টেবিলে সরাসরি এক থেকে চার নম্বরে যে দলগুলো থাকবে প্লে আপ পর্বে জিততে পারলে তারা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ